কে বেশি মারছে তোমাদেরকে আমি শুনেছি ধরে ধরে কেলিয়েছে তোমরা বাঁচার জন্য পানিতে গিয়ে লম্ফ মেরেছ তারপরে তোমাদেরকে দৌড়াইয়া মারছে আদমি আদমিছে কালিয়া আর কি বলবো মাইরি সত্যি অনেক কেলিয়েছে দাদা এমন কেলান কেলিয়েছে আমরা আসলে পানির মধ্যে পড়ে গেলাম তারপরও মাইরি চিনিটা থামছেই না ওর সেই পানি থেকে তুলিয়ে সে কি কেলানি अभी <laughs> कैसा লাগতে হেটম কাও जब বাংলাদেশ কি की बॉर्डर बंगालियों पे गोली चलाती हो तो ये तुम्हारे समझ आ गया ना फिर से সাবধান হয়ে যাও না অনেকেই বলতে পারেন যে ভাই যারা ভারতের অনেকে আমাদের খবরগুলো দেখেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত যে পরিমাণ বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচালে গুলি করে তো বিএসএফ মাঝে মাঝে মনে করে অনেক গুন্ডা হয়ে গেছে কিন্তু ওই যে চায়না বর্ডারে গেলে ভাই কয়েকদিন পরে পরে যদিও খবরগুলো আসে এক ঝাঁকে ঝাঁকে মারে চাইনিজরা আবার যদিও ভারতীয় গণমাধ্যম এই খবরগুলোকে গোপন করতে চায় কিন্তু তারপরেও চলে আসে ঘটনা হচ্ছে আপনার নয় ডিসেম্বরের কিন্তু আজকে বারো তেরো তারিখে আইসা এই খবরটা আন্তর্জাতিক গণমাধ্যমে চলে আসছে ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলসির কাছে চীনের সৈন্যদের সাথে ভারতীয় সামরিক বাহিনীর মানে বিএসএফ সেনাদের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর বরাত দিয়ে রয়টার্স বলছে ওই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু সৈন্য আহত হয়েছে পতাকা বৈঠকের পর দুই দেশের সৈন্যরা নিজ নিজ ভূখণ্ডে চলে গিয়েছে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সারা দেননি বলে জানিয়েছে রয়টার্স চীনা গণমাধ্যম প্রকাশ করেছে এই খবরটা আসার পরে যে ভারতের অনেক সৈনিককে তারা সেখানে কেলিয়েছে তারাও খাইছে কিন্তু তুলনামূলকভাবে ভারতের সৈনিকদেরকে পানিতে চুবাইয়ে চুবাইয়ে মারছে দর্শক এর আগেও দুই সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা নিয়ন্ত্রিত তিব্বত মালভূমিতেও ভারতীয় ও চীনা সেনাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সময়ও উভয় দেশের সৈন্যরা হাতাহাতি কিলাকিলি ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের সামরিক সেনাবাহিনীর অন্তত বিশ জন সৈন্য নিহত হয়েছে বলে সেই সময় স্বীকারও করেছিল যদিও চীন ওই সংঘাতের ঘটনায় তাদের কোনো সেনা নিহত হয়েছে কিনা সেটা নিয়ে কোনো বক্তব্য দেয়নি তবে ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল যে সেখানে চীনাদেরও সৈন্য নিহত হয়েছিল এই সংঘর্ষের পর উভয় পক্ষই মরুভূমি অঞ্চলে তাদের সৈন্য অস্ত্র এবং সামরিক অন্যান্য রসদ বৃদ্ধি করেছিল সামরিক কমান্ডার পর্যায়ে দফায় দফায় বৈঠকের পর ভারত এবং চীনা সৈন্যদের হিমালয় সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে সীমান্ত সম্পর্কে ভিন্ন ধারণার কারণে দুই সাল থেকে চীনের সাথে নানান ধরনের সংঘর্ষ ধারাবাহিকভাবে ঘটছে সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু এলাকাকে উভয় পক্ষই নিজেদের বলে দাবি করে আসছে এসব এলাকায় উভয় দেশের সৈন্যরাই টহল দেন দুই সাল থেকে চীন এবং ভারতীয় সৈন্য সৈন্যদের মাঝে এই প্রবণতা দেখা গিয়েছে গত শুক্রবার চীনা সৈন্যরা তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থান নেয় এই সময় ভারতীয় সৈন্যরাও সেখানে টহল শুরু করলে চীনা সেনারা ভারতীয়দের উপরে আক্রমণ শুরু করে এরপরে দুই পক্ষ সংঘর্ষের মাঝে জড়িয়ে যায় পরে ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার চীনের সামরিক সংশ্লিষ্ট কমান্ডারের সাথে পতাকা বৈঠক করে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারত এবং চীনের মাঝে প্রায় তিন হাজার আটশো কিলোমিটার সীমান্ত রয়েছে যেখানে উভয় দেশের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ মানে এলসি নামে পরিচিত ডিফ্যাক্টো সীমান্তে যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার এড়াতে দীর্ঘদিনের প্রোটোকল মেনে চলেন কিন্তু বিতর্কিত এই সীমান্ত এলাকায় চীন এবং ভারতের সৈন্যরা প্রায়ই সংঘাতে জড়িয়ে যান নিশ্চয়ই ভারতের অনেকের কাছে শুনে খারাপ লাগছে যে আপনাদের সেনাদেরকে চীনারা মারছে এটা দেশপ্রেমের অংশ খারাপ না আপনারা হয়তো আমাকে দুই চারজন গালিও দিয়েছেন দাদা কিন্তু মাইরি সত্যি বলছি আপনার এই গালি আপনার দেশপ্রেমের অংশ তো আমার কি দেশপ্রেম নেই মাইরি বাংলাদেশ ভারত সীমান্তে চোর তো আপনার দেশের নায়ক এমপি মন্ত্রীরাও আমাদের দেশেও চোররা আছে এরকম বড় বড় জায়গায় বসে আছে গরু ব্যবসা ব্ল্যাক মার্কেট তারপরে হচ্ছে যে আরও যে জিনিসপত্র নিয়ে এখানে কালোবাজারি চলে আপনাদের দেশের আমাদের দেশের গরিব মানুষরাই আসলে ধনীদের একটা চাকর হিসাবে এরা এই কাজগুলোতে জড়ায় সামান্য কিছু টাকার জন্য আজ পর্যন্ত আপনারা শুনছেন যে বাংলাদেশি বিজিবি বা বর্ডার গার্ড বাহিনীর গুলিতে একটা ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে অথবা নির্বিচারে গুলি করে মাইরা ফেলা হয়েছে লাশ নিয়ে ঝুলাই রাখছে না কিন্তু প্রতিনিয়ত আপনি চিন্তা করেন এই বিএসএফ এর মতন কুলাঙ্গারদের হাতে বাংলাদেশের সাধারণ মানুষ আমি বলছি যে হ্যাঁ তারা কালোবাজারিতে জড়িত তা আপনাদের তারাও তো জড়িত আমরা তো মারি না আর এগুলা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও দিন শেষে কার্যকর কোনো পদক্ষেপ হচ্ছে না আর যার কারণে যখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কোথাও মাইর খায় আমাদের কাছে দেশপ্রেমের অংশ হিসাবে এটাতে খুব মজা পাই ভাই কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো দেশেই উচিত না অন্যান্য দেশগুলোতে দেখেন তো এগুলা বন্ধ দুই দেশেরই করা উচিত আর যার কারণে বাংলাদেশিরা সীমান্তগত ঘটনাগুলার কারণে ভারত বা বিএসএফের উপরে কিন্তু আমাদের প্রচণ্ড ক্ষোভ আছে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিও প্রচণ্ড ক্ষোভ আছে যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম